আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ইনস্টাগ্রাম অথবা সোশ্যাল মিডিয়ার ফলোয়ার লিস্টিং করা শিখব এখানে দেখো আমি মোটামুটি এটা হচ্ছে একটা ক্লায়েন্ট এখানে আমাকে টোটাল ছিয়াশিকে ফলোয়ার স্কেপিং করতে হবে মানে ফলোয়ার লিস্টিং করতে হবে তার ইনস্টাগ্রাম হচ্ছে এটা এটা আমার সাথে ডিল হয়েছে বাইরে মার্কেট প্লেসের বাইরে আমি কিন্তু তার কাছ থেকে অর্ডারটা নিয়ে ফেলছি ঠিক আছে এটা হচ্ছে ছিয়াশিকে ফলোয়ার তাকে লিস্টিং করে দিতে হবে তুমি যদি ম্যানুয়ালি এইভাবে একটা একটা করে ফলোয়ারের নাম লিখতে যাও তোমার মিনিমাম এক বছর সময় লাগার কথা ঠিক আছে এত পরিশ্রমের কাজ এটা তো এইভাবে যেমন এই ক্লায়েন্টটা আমার আসতে হচ্ছে আমার এই অ্যাকাউন্টের ভিতরে কিন্তু আমি কি করি নাই ইনস্টাগ্রাম ফলোয়ার লিস্টিংয়ের কিন্তু অ্যাকাউন্ট করি নাই মানে কোনো গিক পাবলিশ করি নাই সহজ কথা যেটা তো এটা এই বায়ারটা কিভাবে জানলো যে আমি তার ইনস্টাগ্রামের ফলোয়ার লিস্টিং করে দিতে পারবো দেখো এখানে যে কাহিনীটা হয়েছে এখানে বলতেছে যে ইউজার নেম ওকে আমি ওকে এক সেকেন্ড আমি দেখাইতেছি ইউজার নেম এটা ইউজার নেম হচ্ছে এটা আমি তার সাথে কথা বলছি কি প্রথমে ও আমাকে বলছে ইনস্টাগ্রামের ফলোয়ার ইউজার নেম ওর লাগবে রেজাল্ট ওকে হাই আমি হাওয়ার ইউজার শুরু করছি আর do you can scrape Instagram follower list তুমি কি ইনস্টাগ্রাম ফলোয়ারের লিস্ট মানে স্ক্র্যাপিং করতে পারো বা কালেক্ট করতে পারো quickly response please I do not মানে I do not have time বলতো সবার কাছে কোনো টাইম নেই তাড়াতাড়ি রিপ্লে করো বলতো yes I can see list I can see list ওর ওর লিস্টটা আমি দেখছি ঠিক আছে তো এখানে দেখো আই প্রোভাইড ইনস্টাগ্রাম ইউজার নাম বলতেছে আমি ওই বাইর বলতেছে আমাকে ইনস্টাগ্রামের ইউজার নেম দিবে আর tell me your cost and delivery time বলতেছে আমি তোমাকে একটা ইউজার নেম দিব তোমার এটা আমাকে কত ঘন্টার মধ্যে কাজটা মানে কত দিনের ভিতরে কাজটা করে দিবা মানে ডেলিভারি দিবা কখন আবার কত টাকা নিতে চাও সেটা বলতেছে এখন এটা হচ্ছে তার ইউজার নেম এটা হচ্ছে ইউজার নেম এবং এখানে হচ্ছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট হচ্ছে এটা ওকে তো এখানে আমি বলছি যে ও বলতেছে ফলোয়ার আছে চা ছিয়াশি হাজার চারশো ফলোয়ার আছে ওকে আমি ডাইরেক্ট ছিয়াশি শিখে ফলোয়ার স্কেপিং করতে হবে আমি এটা বলে দিচ্ছি আর কি প্রথমে your delivery time please I have to do okay আমি লিখছি ওয়ান ডে লাগবে আমি বলছি একদিনে আমি ছিয়াশিকে ফলোয়ার লিস্টিং করে দিবো আমার বাজেট দিতে হবে একশো ডলার মানে একশো ডলার হলে আমি এই কাজটা করে দেবো একদিনে একদিনে আমার ইনকাম হচ্ছে একশো ডলার তো বলতেছে আই নিড ইমিডিয়েটলি মানে ইমিডিয়েট মানে খুবই তাড়াতাড়ি দরকার I will provide eight hours মানে ও আমাকে জাস্ট চার ঘন্টা দিতে চাইতেছে চার ঘন্টা দিলে মানে আমাদের সময় আছে চার ঘন্টা আর কি ওকে আর do you can complete this delivery this work বলতেছি how did find me I I do this this thing okay my budget আশি ডলার ও বলতেছে আমাকে আশি ডলার দেবে ঠিক আছে আমি ওরে জিজ্ঞাসা করছি তুমি আমাকে কিভাবে পেলে বা তুমি আমাকে কিভাবে ফাইন্ড করলে খুঁজে বের করলে তো বলতেছে আমার সন্দেহ লাগছে কারণ হচ্ছে আমি তো এই ধরনের কাজ করি না আমার এই ধরনের কোনো গিক নাই তাহলে কিভাবে আমাকে ও আমার এখানে এসে বলতেছে অর্ডার করবে তুমি স্ক্যাপিং করতে পারো কিনা এরকম বলতেছে তখন বলতেছে আমি বলছি তুমি আমাকে কিভাবে ফাইন্ড করলে এবং ডু ইউ দিস থিং তো এখানে ও লেখছে I am oh sorry I am Amar এটা হচ্ছে কিম ফ্রেন্ড ওকে আর ওর নাম বলছে মিস্টার মিস্টার কিছু একটা বলছে মাই ফ্রেন্ড কিম কিম আমার ফ্রেন্ড ও ওকে পাঠাইছে ঠিক আছে ও কিম নামের একজন লোকের আমি ছয়টা না পাঁচটার মতো কাজ করে দিছিলাম এই যে কিম এই কিমের কাজ করে দিছি আমি পাঁচটা কাজ করে দিছি ফলোয়ার লিস্টিংয়ের এগুলো হচ্ছে ফলোয়ার লিস্টিংয়ের কাজ আট ডলার তো আট ডলারে আমি সাতকে আটকে ফলোয়ার ই করে দিছি আর কি এগারো ডলার এরকম তারপরে আট ডলার এরকম আমি টোটাল পাঁচটা কাজ করে ফেলছি পাঁচটা কাজে আমি ওর সাথে টোটাল আমি পাঁচটা প্রজেক্ট কমপ্লিট করছি এটা ছিল জার্মানির বায়ার ও আমাকে রেফার করছে যখন আমি একটা ক্লায়েন্টের কাজ করব তখন যদি তুমি এই কাজটা ভালোভাবে বাইরকে ডেলিভারি করতে পারো তার ফ্রেন্ড সার্কেল ব্রাই ঠিক আছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদেরকেই পাবে তাদেরকেই তোমাকে কি রেফার করবে তখন তুমি বাইরকে বলতে পারো যে আমি কাজটা করতে পারছি তোমার যদি ভালো লাগে অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে রেফার করতে পারো বা তোমার মানে আশেপাশে যারা আছে তাদেরকে রেফার করতে পারো যদি এই ধরনের সার্ভিসের প্রয়োজন হয় আমি তাকে পাঁচটা কাজ করে দিছি তা ভালো ফায় মানে ফিডব্যাক দিছে দেওয়ার ফলে কিন্তু কিম তাকে রিকমেন্ড করছে যে তোমার একজন আমার একজন লোক আছে তিনি এই ধরনের কাজ করে খুবই ভালো সেই জন্য কিন্তু এই লোকটাকে রেফার করছে আমার এই বাইরে এই বাইরে আসছে আমার এখানে কিন্তু আমি টোটালি বাইরে এই কাজটা নিছি তার মানে পাঁচটা ছয়টা প্রজেক্ট কমপ্লিট করছি জাস্ট এই অ্যাকাউন্টের ভিতরে গিক পাবলিশ না করেই তার মানে এই কাজটা কিন্তু মার্কেট প্লেসে হেভি আছে কিন্তু এই কাজটা আমরাই প্রথম বাংলাদেশের ভিতরে ঠিক আছে আমরাই প্রথম এই কাজটা শিখাবো এর আগে কেউ ওই ধরনের কাজ শিখায় নাই ইনস্টাগ্রামের লিস্টিং বা স্কেপিং বা জেনারেট লিস্ট এগুলা করা শিখায় নাই ঠিক আছে তো এবার একটা জিনিস দেখো আমি যদি এবার ফাইবারে মুভ করি ফাইবার আমি একটু ফাইবারে যাব আমি তোমাদেরকে দেখাই এই সার্ভিসটা ফাইবারে বলতে নাই বললেই চলে ঠিক আছে এখন যদি দাও এটা খুব দ্রুত খুব দ্রুত এটা একটা ভালো পজিশনে চলে যেতে পারে ঠিক আছে আমাদের কথা হচ্ছে আমরা যে কাজগুলো প্রথমে শিখবো সে কাজগুলো কম্পিটিশন কি থাকবে লো থাকবে কারণ আমাদের কম্পিটিশন লো থাকলেই তো আমরা কাজগুলো করতে পারবো ভালোভাবে যদি কম্পিটিশন যদি লো না থাকে তাহলে কিন্তু আমরা ওইখানে টিকতে গেলে একটু অসুবিধা আছে কষ্ট করে কিন্তু ভালো এক্সপার্ট না হলে কিন্তু টিকা যাবে না তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আমি ফার্স্ট টাইম একটা কাজ শুরু করছিলাম বুক প্রমোশন আমি ফার্স্ট টাইম কিন্তু বুক প্রমোশনের সার্ভিসটা চালু করছিলাম আজকে ফাইবারের মধ্যে বুক প্রমোশনের সার্ভিসটা খুবই জনপ্রিয় হয়ে গেছে ঠিক আছে ওইটা দুই একটা ক্লায়েন্ট ছিল পরে আমার কয়েকজন স্টুডেন্টের কাছে শিখাইছি তারপর ওই ভিডিওগুলো মানে ওই ভিডিওগুলো শিখে শিখে আরও অনেক ট্রেনার আছে যারা শিখাইছে শেখার পরে কিন্তু এখন একটা ভালো পজিশন বুক প্রমোশন এটা কিন্তু একটা জনপ্রিয় একটা হয়ে গেছে মোটামুটি অনেকের জন্য আছে যারা বুক প্রমোশন করে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা আর্ন করতো দেখো লিস্ট যেমন আমি লিখলাম generate list Instagram follower okay অথবা লিখতে পারো ইনস্টাগ্রাম ফলোয়ার লিস্ট এটা লেখার উদ্দেশ্য হচ্ছে এখানে যতগুলো কিওয়ার্ড এখানে ওরা লেখে সবগুলোই চলে আসবে আর কি ইনস্টাগ্রাম ফলোয়ার আমার কথা বুঝতে কি কারো সমস্যা হচ্ছে আর রেকর্ড হচ্ছে তো হ্যালো ওকে এবার দেখো আমি যখন লিখলাম জেনারেল লিস্ট ইনস্টাগ্রাম ফলোয়ার অথবা লিখতে পারতাম ইনস্টাগ্রাম ফলোয়ার লিস্টিং অথবা লিখতে পারতাম ইনস্টাগ্রাম আর অনেক কিছু লিখতে পারতাম আমার মনে হচ্ছে এটা দিয়ে সব কিছু বের মানে বের হচ্ছে আর কি তো এখানে দেখো টোটাল সার্ভিস আছে মাত্র এগারোশো বিয়াল্লিশটা আমি যদি অনলাইন দিয়ে দেখি তাহলে সার্ভিস সংখ্যা মাত্র একশো আটটা ঠিক আছে এখানে কিন্তু আরও অনেক অনেক এক্সট্রা সার্ভিসও চলে আসে যেমন এই দেখো এখানে ইনফ্লুয়েন্সার ইমেল লিস্ট করে দিবে ইনফ্লুয়েন্সার ইমেল লিস্ট বিজনেস আরও আদার্স অনেকগুলো সার্ভিস আছে কিন্তু এখানে সর্বোচ্চ তুমি দশ থেকে পনেরোটা মানুষ পাবা যারা ইনস্টাগ্রাম ফলোয়ার লিস্টিং বা সোশ্যাল মিডিয়া ফলোয়ার লিস্টিংয়ের কাজগুলো করে যেমন এই একজন ছেলে দেখো উনিশটা কাজ করে ফেলছে কি করবে তিনি ইনস্টাগ্রামের ফলোয়ারগুলো এক্সেলে কনভার্ট করে দিবে কী কী দিবে সব কিছুই আছে এর ভিতরে যা উনিশটা কাজ করে ফেলছে একটু আমরা দেখি লাস্ট ডেলিভারি কত তারিখে যদিও এই কাজটা এখনও খুবই জনপ্রিয় না এটা আমি বলার উদ্দেশ্য হচ্ছে কিন্তু লেভেল টু সেলার উনিশের দিকে আসছে পাঁচশো কাজ করে ফেলছে যদি তুমি ইনস্টাগ্রামের সার্ভিস দিতে চাও তাহলে এটা দিতে পারো এ দেখো ছোট্ট একটা কাজ একদম সিম্পল কাজ এই কাজটা এখন দিলে কিন্তু একটা পজিশন যাওয়া যাবে এ একজন কাজ করছে চারশো আষট্টিটা এরকম অনেক পাবা ইনস্টাগ্রাম লিস্ট ইনফ্লুয়েসার লিস্ট এগুলো তো আমরা জানি চাইলে কি আমরা এগুলো কারেক্ট করে দিতে পারি তো এরকম অনেকজনে আছে যারা ভালোভাবে কাজ করতেছে দেখো এগুলো কিন্তু আবার অন্য অন্য টিকটক লিড জেনারেশন এগুলো কিন্তু আমাদের সাথে যায় না এরকম তুমি হাতে গোনা কয়েকটা প্রোফাইল পাবা যারা এই কাজগুলো করতেছে এই যে একজন করতেছে কিন্তু তার গিকগুলো র্যাঙ্কিংয়ে আছে কিন্তু অর্ডার নাই তার গিকের ব্যানার ভালো হয় নাই এটা কি ডাটা এন্ট্রি ওকে ডাটা এন্ট্রির সার্ভিসে চলে আসে ওকে এগুলো আসলে আমাদের কাজ না এখানে তুমি হাতে কোনো কিছু সার্ভিস পাবা যারা এই কাজগুলো করতেছে তো আমরা চাইলে এই কাজটা এখনই শুরু করতে পারি এই যে একজন এখানে এক্সেলের কাজ আমরা এইভাবে ফাইন্ড করতে পারি এখানে অনেক ধরনের সার্ভিস চলে আসছে আমরা যদি ইনস্টাগ্রাম লিস্টিং লিখি তাহলে হয়তো রিয়েল ফলোয়ারের ওকে স্ক্যাপিং লিখতে পারি এটা খুবই জনপ্রিয় না কিন্তু এই কাজটা আমাদের শেখা জরুরি আমি মনে করি কারণ এটা কোন বায়ার এসে কখন চাইবে সেটা বলা যাবে না চাইলে এই সার্ভিসটা এখন আমরা দিতে পারি একটা সময় কিন্তু কাজে লাগবে আর যদি ইনস্টাগ্রাম করতে পারো আমরা আমরা বলতে পারি সোশ্যাল মিডিয়া ফলোয়ার লিস্টিং অথবা ইনফরমেশন বা ডিটেলস কালেক্ট তাহলেও হবে সমস্যা নাই তো ইনস্টাগ্রাম ফলোয়ার লিস্টিং দেখবা যে ওই তিনটা চারটা সার্ভিসই আছে ওইখানে যেমন এই একটা পাইলাম এখানে দশটা কাজ করে ফেলছে লেভেল অন সেলার দশটা কাজ করে ফেলে লেভেল অন বুঝলাম না ব্যবসা ওকে দেখো লেভেল ওয়ান লেভেল টু সেলাররাই কিন্তু এই কাজগুলো করতেছে ঠিক আছে যদি আমি প্রথম থেকে বলতেছি একজন লেভেল টু একজন লেভেল ওয়ান মোটামুটি এই যে একজন কাজ করতেছে লেভেল টু এর তো এখানে আরও আছে এরকম সার্ভিস খুঁজলে তুমি পাইবা এখানে দেখো ইনফ্লুয়েসার লিস্টিংও আছে এগুলো আমরা জানি কিভাবে করতে হয় তো যাই হোক আমরা যেহেতু আমি প্রোফাইল না তৈরি করি যেহেতু এই সার্ভিসগুলো খুব একটা নাই তো আমরা এই সার্ভিসটা লঞ্চ করতে পারি যেহেতু মার্কেট প্লেসে কাজের চাহিদা আছে একটু হইলেও এখন কম আছে একটা সময় বেশি হয়ে যাবে তো আমরা কিভাবে ইনস্টাগ্রামের ফলোয়ার লিস্টিং করতে পারি এখানে আমি প্রথমে বলে রাখি ইনস্টাগ্রাম ফলোয়ার লিস্টিংয়ের ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে দশকের উপরে যদি ফলোয়ার হয় তাহলে আমাদের একটা টুলস আছে সেটা ইউজ করতে হবে যদি দশকের নিচে হয় তাহলে আরেকটা টুলস আছে সেটা ইউজ করতে হবে দশকের উপরে যদি হয় তোমাদের বাজেট রাখতে হবে সর্বনিম্ন বিশ ডলার ঠিক আছে কারণ এটা দশকে পর্যন্ত মানুষ ফ্রি সফটওয়্যারতে করে ফেলতে পারবে কিন্তু দশকের উপরে গেলে কোনো মানুষ ফ্রি সফটওয়্যারতে এই কাজটা করতে পারবে না যখনই অন্য মানুষ যখন এই কাজটা করতে পারবে না কারণ একটা টুলস কিনতে তার মিনিমাম দুইশো দুইশো ডলার খরচ হবে এই টুলসটা এই যে আমার কাছে যে টুলসটা আছে ইনস্টাগ্রাম ফলোয়ার এক্সপোর্ট বা এটার বলা হয় ইয়া এক্সট্রেকশন এটা আমার কিন্তু পেড এক্সট্রেকশন আমি দেখাচ্ছি এটা কিন্তু আইজি ফলোয়ার এক্সপোর্ট টুলস ঠিক আছে এই এই টুলসটা কিনতে গেলে তোমাদের এক থেকে দুশো ডলার কিন্তু খরচ হবে আনলিমিটেড করতে গেলে আমরা যখন কিনছিলাম একশো পঞ্চাশ ডলার মেয়ে তো লাগছিল মেবি আমার তো দেখাই তোমাদের এখানে এগুলো কাজ যখন পাবা একটা ক্লায়েন্টের কাজ তুমি শেষ করতে পারবে না যেমন ওই ক্লায়েন্টটা আমার কিন্তু বাইরে চলে আসছে বাইরে চলে আসছে কিন্তু আমাকে মনে করো সাতটা একটা করে প্রজেক্ট দিবেই একটা প্রজেক্ট দিলে কিন্তু তুমি একশো দেড়শো ডলার নামায় ফেলতে পারতো ঠিক আছে পারমানেন্ট ক্লায়েন্ট এগুলা কোন কাজে যে লাগায় ওরা সেটা আমি জানি না কিন্তু ওরা কোনো না কোনো কাজে লাগায় হয়তো কোনো একটা সফটওয়্যারের ভিতরে দিয়ে দেয় যারা ওই ফলোয়ারগুলো আমার লাগবে তাহলে ওই ফলোয়ারগুলো ওর ইয়াতে করে দেয় ওই ফলোয়ারগুলো ওরা ফলো করে মেবি এরকম হতে পারে তো এটা আমি জানি না ওরা এই ফলোয়ারগুলো নিয়ে কি করে কিন্তু আমাদের কাজ হচ্ছে ফলোয়ার বের করে দেওয়া ঠিক আছে ওরা কি করতেছে সেটা দেখার বিষয় নাই তো ওকে এটা আমি দেখাচ্ছি এটা আমি পরে দেখাচ্ছি তো ধরো আমি এটা হচ্ছে একটা ফলোয়ারে আমি দুইটাতেই দেখাবো তো ইনস্টাগ্রাম ফলোয়ার লিস্টিংয়ে করার জন্য প্রথমে একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের ইউজার নেম লাগবে তো আমি প্রথমে আমি একটা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম লিখে সার্চ করি ইনস্টাগ্রাম সার্চ করি ওকে আমি প্রথমে ছোট গুলা দেখে আমার একটা প্রোফাইলের ফলোয়ারগুলো এক্সপোর্ট করবো কারণ হচ্ছে বড়গুলো করতে গেলে আমাদের মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে এত সময় আমাদের কাছে নেই আমরা ছোট্ট একটা প্রোফাইল এটা করব আমি দুইটা সিস্টেমে দেখাবো কিভাবে করতে হয় তো এখানে দেখেন আমার ফলোয়ার আছে পাঁচশো পঁয়ত্রিশটা ওকে পাঁচশো পঁয়ত্রিশটা ফলোয়ার আছে এই ফলোয়ারগুলো আমি চাচ্ছি যে কারা কারা আমার ফলো করছে তাদের লিডগুলো আমি বের করতে এবং তাদের সমস্ত ইনফরমেশনগুলো আমি বের করতে চাই তো এখানে ম্যানুয়ালি করতে গেলে কাজটা আমাদের অনেক সময় লাগবে পাঁচশো বের করতে গেলে আমাদের মোটামুটি ঘন্টা চারিক সময় লাগবে তো যাই হোক আমরা কি করব প্রথমে একটা সফটওয়্যার আছে ব্ল্যাক বাস্টার মেবি দেখতে হবে sorry phantom phantom buster okay এটার সঠিক স্পেলিং কি হবে মেবি প্যান্টম বাস্টারই বলে ওকে আমি একটু ইয়ারটি করে দেখি আমি একটু স্পেলিংটা দেখি সঠিক উচ্চারণটা কি প্লাম প্লান্টম PhantomBuster okay okay PhantomBuster Bangla উচ্চারণ ফ্যান্টম বাস্টার ওকে ওকে যাই হোক আমাদের এটা লাগবে প্রথমে একটা ফ্যান্টম বাস্টারের একটা অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে একটা অ্যাকাউন্ট করবেন আপনারা কিভাবে করতে হবে এটা আপনি সাত দিনের জন্য ফ্রি পাবেন তো এখানে একটা সিস্টেম আছে এখানে খুব সিকিউর না মানে আপনি সাইন আপ করবেন এই তৈরি কিন্তু সিকিউর কোনো জিমেলের প্রয়োজন নাই ঠিক আছে আমরা একটা কাজ করব আমরা চলে যাব ten minute ten minute mail এখানে আপনি একটা দশ মিনিটের জন্য একটা মেল পাবেন ফ্রিতে আপনি দশ মিনিটের এই মেলটা সমস্ত অ্যাক্সেস আপনার কাছে আপনি এই দশ মিনিটের ভিতরে যা খুশি কি তাই করতে পারবেন এই মেলটা দিয়ে যাই মেসেজ আসুক না কেন আপনার এখানে মেসেজটা আসবে তো আমরা ধরেন আমি চাচ্ছি যে এই টেন মিনিট মেল থেকে আমি এটা সাইন আপ করতে ওকে দেখেন এখানে ট্রায়াল লেখা আছে স্টার্ট ফ্রি ট্রায়াল এখানে আমি ক্লিক করব এটা হচ্ছে ফ্রি ওকে এখানে এখানে প্রথমে বলতেছে অ্যাকাউন্ট আছে কিনা ওকে আমি প্রথমে আমাদের একটা জিমেল দিলাম আর এখানে ধরেন আমি অ্যাট দ্য রেট পর্যন্ত আমি এটা পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে স্টার্ট করে দিই এবার বলতেছে first name last name okay আমার ফার্স্ট নেম লাস্ট নেম বলে দিলাম এখানে জব টাইটেল আপনি চাইলে ডিজিটাল মার্কেটার ডেভেলপার একটা দিতে পারেন কোনো কিছু যায় আসে না এটা বাইডাফল যেরকম আছে এরকমই থাক আমি আপাতত একটা দিয়ে দিলাম ঠিক আছে এবার এটা করার পরে আমরা নেক্সট সাইন আপে সাইন আপে ক্লিক করব ওকে সাইন আপে ক্লিক করছি এবার এখানে একটা ভেরিফিকেশন আসার কথা আমরা একটু দেখি ভেরিফিকেশনটা আসছে কিনা ভেরিফিকেশন একটা কোড আসার কথা যদি না আসে না আসলো আমরা কাজটা করে চালায় যেতে পারবো তো দেখাই একটু এই সাইটটা সম্পর্কে অনেকে জানে না এখানে দেখেন এটা হচ্ছে প্ল্যাটফর্ম আমি আপনি কোন কোন প্ল্যাটফর্ম ইউজ করতে চান বা সেটা আপনি দেখতে পারেন ধরেন আমাদের লাগবে কি ইনস্টাগ্রাম ওকে যদি আমরা ফুল ড্যাশবোর্ডে যাই কি রিসোর্স আছে হেল্পস আছে ওকে আমরা এই যেখানে একটা লোগো আছে এখানে উপর ক্লিক করি তার আগে এখানে বলতেছে ওকে স্টার্ট করে ফেলি দেখি স্টার্ট এখানে একটা ভিডিও আসার কথা যে কিভাবে কাজ করে সেটা দেখায় ওকে তো এটা দেখার দরকার নাই আপাতত এটা স্কিপ করি এটা স্কিপ করলে ওরা আমাকে নেক্সট করতে দিবে ওকে ওকে নেক্সট করি ওকে এটা জানি আমি ভালো করেই নেক্সট করি ওকে ফ্যান্টম বাস্টার দেখেন আমি যখন গেট স্টার্টে ক্লিক করলাম তখন কিন্তু এই ড্যাশবোর্ডটা আমার সামনে চলে আসলো এখানে এবার আপনি চাইলে সোশ্যাল মিডিয়ার যে কোনো সোশ্যাল মিডিয়ার আপনি ফলোয়ার প্রোফাইল সব কিছু লিস্ট করতে পারেন যেমন এখানে আছে লিঙ্কডিং লিঙ্কডিং সার্চ এক্সপোর্ট তারপরে লিঙ্কডিং প্রোফাইল স্ক্র্যাপিং এটা লিঙ্কডিংয়ের যদি কোনো প্রোফাইলের স্ক্র্যাপিং করতে হয় এটাতে করতে পারবেন তারপরে লিঙ্কডিং সার্চ লিড কানেকশন আপনি চাইলে লিন্ডিং লিডিংয়ের আমাদের লিড কালেকশন করতে পারবেন লিঙ্কডিন অটো কমে কানেক্ট করতে পারবেন অটোমেটিক কানেক্ট হবে আপনার লিঙ্কডিংয়ে uh, এগুলা লিঙ্কডিং মার্কেটিং যখন শিখবেন তখন এটা আরও ভালোভাবে বুঝতে পারবেন sale navigation search sales navigation এগুলো আপনারা যখন লিঙ্কডিং মার্কেটিং শিখবেন তখন বুঝতে পারবেন professional email email search data এগুলো কালেক্ট অনেক কিছু আছে তো দেখেন ইনস্টাগ্রামের ভিতরে কী আছে যেহেতু আমরা ইনস্টাগ্রাম জানবো Instagram follower Instagram follower auto follow auto এখানে একটা সেট করে দিলে অটো ফলো শুরু করে দিবে অটো ফলো হয়ে যাবে এখানে ইনস্টাগ্রাম ফলোয়ার কালেক্ট অটোভাবে ইনস্টাগ্রাম ফলোয়ার কালেক্ট করবে ঠিক আছে সফটওয়্যারে এটা হচ্ছে ফেসবুক গ্রুপ মেম্বার এক্সপোর্ট ফেসবুকের গ্রুপে বিভিন্ন ধরনের মেম্বার থাকে সেই মেম্বারগুলো আপনি কি এক্সপোর্ট করতে পারবেন এটা ফেসবুকে টুইটার আছে টুইটারে ফলোয়ার স্ক্যাপিং করতে পারেন সব কিছু এখানে আছে আপনি যত যাবেন নিচের দিকে দেখেন ফেসবুক অ্যাট লাইভ বি স্ক্যাপিং করতে পারবেন ঠিক আছে এরকম করা যাবে সমস্যা নাই দেখেন অভাব নাই আপনি কি করতে চান সবই আছে এখানে এত কিছু দরকার নাই আমরা একটু উপরের দিকে যাই আমাদের যেটা দরকার সেটা আমাদের কি লাগবে ইনস্টাগ্রাম ফলোয়ার কালেক্টর আমরা এটাতে ইউজ করব এই এই এক্সটেকশনটা হলে আমরা কাজে লাগাতে পারবো এখানে আমি ইউজে ক্লিক করব ওকে বলতেছে রিসেন্টলি একটা মেল পাঠাইছে আমাদেরকে মেলটাকে ভেরিফাই করতে হবে দেখি আসছে কিনা হ্যাঁ এখানে দেখেন ফ্ল্যাটম মানে ফ্যান্টম বাস্টার থেকে একটা মেল চলে আসছে আমরা এটা এখান থেকে অ্যাক্টিভ করে ফেলি ওকে দেখি নিচের দিকে দেখেন ভেরিফাই নিউ ইমেল আমরা ভেরিফাইটা করে ফেলাম টেন মিনিট মেল থেকে ওকে ভেরিফাই হও ঝামেলা করো না চেঞ্জ ওকে এখানে লিঙ্ক মিং নাই না দুইবার আইসে হ্যাঁ? কতগুলো হয়েছে এই যে জাস্ট কেবল একটা এলো এটা দেখি ওকে এত ঘন্টা আছে এত ঘন্টা মধ্যে করলে ওকে হয়ে গেছে হয়ে গেছে সমস্যা নাই আমরা এখান থেকে সলিউশনের এখানে এসে ইনস্টাগ্রামটা ধরবো ধরে আমি এখান থেকে ইনস্টাগ্রামের সিলেকশন করবো ওকে ইনস্টাগ্রামের ফলোয়ার কালেক্টর এখানে আমি ইউজ করবো এখানে ক্লিক করব আমাদের এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবার একটা এক্সট্রেকশন লাগবে এই কাজটা করার জন্য এই ফ্লাটম বাস্টারের এক্সট্রেকশন লাগবে ঠিক আছে ফ্যান্টম বাস্টার ওকে খালেও ভুল উচ্চারণ হয় ঠিক আছে তো দেখেন এখানে একটা এক্সট্রেকশন নামাই নেবেন এই যে দেখেন আমি নামাইছি এটার নামই আছে আপনি যদি না বুঝেন তাহলে এটা কপি করবেন ফ্যান্টম বাস্টার কপি করলাম কপি করে আপনি এখানে চলে যাবেন থ্রি ডটে থ্রি ডট থেকে মোড়ে মোড় থেকে চলে যাবেন এক্সট্রিকশনে এক্সট্রিকশনে যাওয়ার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করে ওয়েব স্টোরে চলে যাবেন এখানে আইসা ফ্যান্টম বাস্টার লিখলেই হয়ে যাবে ওকে ফ্যান্টম বাস্টার দেখেন প্রথমেই এই ওয়েবসাইট মানে আমাদের এক্সট্রিকশনটা আছে এটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন এটা যে কেউ পারে এটা আমি অ্যাড করে নিছি এবার আমার কোন ফলো এটা আমি কেটে দেই এটাও আমি কেটে দিই এটা আমার লাগতেছে না এখন তো আমার এটার কি ফলোয়ারগুলো এক্সপোর্ট করতে হবে তো এখান থেকে দেখেন কানেক্ট টু ইনস্টাগ্রাম আমি এই ট্যাবটা চালু করে রাখছি এবার আমি এখানে এসে কানেক্টে ক্লিক করব। দেখেন আমার কিন্তু এখানে একটা কুকি মানে একটা কুকি হিস্টোরি অ্যাড হয়ে গেছে এবার আমি এখান থেকে সেভ করব। সেভে ক্লিক করার পর ডকুমেন্ট ওকে যেরকম আছে এখানে বলতেছে প্রোফাইল ইউআরএল ওকে আমাদের প্রোফাইলের ইউআরএলটা দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের প্রোফাইল ইউআরএল ইনস্টাগ্রামের এটা দিয়ে দিলাম দেওয়ার পর সেভ করে ফেলি সেভ করে এখানে বলতেছে কতগুলো ফলোয়ার আছে কত ই হবে আর কি তো ধরেন এক্সপোর্ট এক্সপোর্ট কতগুলো প্রোফাইল এক্সপোর্ট করবেন এখানে ফ্রিতে আপনি নয় হাজার পর্যন্ত ফলোয়ার এক্সপোর্ট করতে পারবেন তো আমার আছেই মাত্র পাঁচশো আমি বলছি ফ্রিতে আমরা কিন্তু নয় হাজারে নয় হাজারে করে ফেলতে পারবো নয় হাজার থেকে দশ হাজার টার্গেট করতে পারি ওকে আমি ধরেন এখানে আমি দশ পাঁচশো পঞ্চাশ দিয়ে দিলাম সেভ অ্যান্ড কন্টিনিউ করি আর আনলিমিটেড করতে গেলে আমাদের পেড টুলস তো দিয়েই দিব আমরা এটা কি ম্যানুয়ালি করবেন ওকে যাই হোক আমরা যেরকম আছে ফল এরকমই রেখে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করি ওকে দেখি হয় কিনা এই যে দেখেন আমাদের কাজ শুরু হয়ে গেছে ফুল দেবে এবার এখান থেকে এসে আমরা লঞ্চ করে দেব লঞ্চ বা লঞ্চ লঞ্চই ওকে যাই হোক এখানে দেখে আমাদের ফলোয়ারগুলো এখন এক্সপোর্ট শুরু হয়ে গেছে দেখি সাকসেসফুলি শুরু হয়ে গেছে ওকে একটু তাড়াতাড়ি করো আমাদের সময় খুবই কম ওকে পাঁচচল্লিশটা ফলোয়ার এক্সপোর্ট হয়ে গেছে একশো তিনটা আটত্রিশ একশো একশো চৌরাশি দুশো তেতাল্লিশ তিনশো তিন তিনশো এক পঞ্চাশ দুশো তিনশো চারশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ সত্তর পাঁচশো আঠারো ওকে আমাদের ফলোয়ারগুলো কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে ঠিক আছে এবার এটা আমরা যেটা করব এখান থেকে আইসা দেখি নিচের দিকে কোনো ডাউনলোড করার অপশন আছে কিনা ওকে এই যে দেখেন নিচের দিকে লেখা আছে এক্সেল ফাইল বাইরেটা কি চাচ্ছে এক্সেল ফাইল আমরা এই এক্সেল ফাইলটা ডাউনলোড করব এখান থেকে ডাউনলোড হবে সি সি এসবি অথবা এখান থেকে দুইটার একটা করলেই হবে কোনো সমস্যা না আমি এটা করে ফেললাম ওকে করা হয়ে গেছে এবারে ফলোয়ারের আমি ডিটেলসগুলো দেখি আমার এক্সেলটা ওপেন করে ফেললাম দেখেন সব হয়ে গেছে ওকে এগুলো আমি বড় করে দিই একটু এটা হচ্ছে প্রোফাইল নাম প্রোফাইলের আইডির নাম বায়ার কি চাইছে ইউজার নেম তাই না ওকে বায়ার চাবে শুধু user name user name at the rate থাকতে হবে ঠিক আছে অ্যাট দ্য রেট থাকতে হবে তো এখানে দেখেন আমার কিন্তু সবই বের হয়ে গেছে কিন্তু এখানে কিছু ট্রিক্স আছে এত কম সময়ে বলা যাবে না ওকে এখানে দেখেন এগুলো আমার লাগবে না এগুলো আইডি ইউআরএল ফুল নেম হ্যান ত্যান এগুলো আমাদের লাগবে না ঠিক আছে সমস্ত ডিটেলস আমি এটা এই প্যারাটা ডিলিট করে দিলাম আপনি চাইলে এগুলো যদি বাইরে চাই দিয়ে দেবেন এটাও ডিলিট করে দিলাম এবার এটাও ডিলিট করে দিই দেখেন উপরে দৌড়ে আমি শুধু ডিলিট করে দিই এগুলো হলো আইডি নাম্বার এগুলো সব ডিলিট করে দিবেন আপনার কাছে চাপে শুধু কি ইনস্টাগ্রামের ইউজার নেম আমার শুধু ইউজার নেম হলেই হবে বাইরের রিকোয়ারমেন্টই থাকবে ইউজার নেম যেহেতু আমি কাজগুলো করছি আমার একটা অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা থেকে বলতেছি তো দেখাই এবার ইউজার নেম চলে এখন এখানে যদি আমাদের কোনো কিছুর দরকার হয় আমরা সব কিছু এখান থেকে কিন্তু নিতে পারবো একদম user name profile ID image মেমেজ যা যা আছে কয় তারিখে কী করছে সব কিছু এখানে কিন্তু আছে এবার আমাকে মিলাইতে হবে যে আমি যে ফলোয়ারটা কালেক্ট করছি সেটা আজও কিন্তু রিয়েল কিনা তাই না বুয়াও তো হতে পারে এখানে দেখেন ফলর প্রথমে আছে কে প্রথমে আছে আয়ান কে ইডি ওকে প্রথমে এটা আয়ান কে ইডি এই যে দেখেন প্রথমে আয়ান কে ইডি পেপার এটা আছে তারপর সেকেন্ডে আছে কে রেফার রি ফ্যান নিউলি সালাম নাকি কি জানি লেখছে ওকে আর ই দিয়া ওকে দেখেন প্রথমে এইটাই আছে তার ইউজার নেম হচ্ছে এটা ঠিক আছে একটা স্টিকার ইউজ করছে স্টিকারের জন্য এটা আইসে তারপরে ফনিক্স ফনিক্স আছে নাকি কই এটা মেবি তার ইউজার নেম প্রতিটাই ঠিক আছে ঠিক আছে আমি যদি তার প্রোফাইলটা দেখি এটা হচ্ছে তিন নম্বরে ফনিক্স ওকে এই প্রোফাইলটা আমি দেখলে এই যে দেখেন ইউজার নেমটা ফনিক্সে আছে ইউজার নেম কি ফনিক্স তার মানে কিন্তু এটা হুবহু হুবহুবি আছে তো এইভাবে আমাদেরকে ফলোয়ারগুলো লিস্টিং করতে হবে তো এইভাবে আমরা চালিয়ে দিয়ে দিতে পারি কিন্তু বায়ার যদি কাস্টম কিছু চায় সেক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করবো সমস্যা নেই কাস্টম যদি চায় কাস্টম যদি বলে যে শুধু অ্যাট দ্য রেট চাই প্রতিটার ক্ষেত্রে সামনে অ্যাট দ্য রেট দিতে হবে এগুলো যদি চায় আমি সিস্টেমটা দেখাই দিব একটু সময় লাগবে ক্লাসের লাস্টের দিকে দেখাই তাহলে তাহলে একটা সিস্টেম আমরা বুঝলাম যেদিন এক থেকে দশ হাজার ফলোয়ার বের করতে চায় বায়ার তাহলে কিন্তু আমরা এইভাবে এই ফ্যান্টম বাস্টার দিয়ে করে ফেলতে পারবো তাই না করতে পারবেন না আপনারা হ্যালো ওকে এবার আসি হচ্ছে এটা তো দেখলাম কয় হাজারের জন্য এবার এই এক্সট্রেকশন লাগবে হচ্ছে এটা এক্সট্রেকশনটা আমি দিয়ে দিব এটার নাম কি একটু ভালো করে দেখি আমরা ওকে এটার নাম দেখেন আইজি ফলোয়ার এক্সপোর্ট ওকে এটা আবার ইয়েতে যায় সার্চ করবেন আপনারা আমাদের এক্সট্রেকশনে যাই আমি শর্টকাটে যাই ওকে নামটা আমি কপি করি আবার এটা দেখানোর জন্য এই সফটওয়্যারটা প্রিমিয়াম সফটওয়্যার আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে ইয়ে করে নেবেন আর কি আর এখান থেকে ইয়া করতে পারবেন সমস্যা নেই আমি একটা অন্য একটা ব্রাউজারে করি তাহলে এখন বর্তমানে এটা কয় টাকা এটা আমি দেখতে পারবো এটা বেটার হবে আর কিভাবে লাইসেন্স করতে হয় এটা আমি দেখাবো এখন এখন ওকে এখন না দেখালে চলবে সমস্যা নাই কি এলো আবার এক জায়গায় এলাম ইসাত এটাতে আসি রিপ্লেস করি এখান থেকে আইসা আমি এখানে এক্সট্রিকশনটা অ্যাড করে ফেলি দেখাই এখানে আইসা আমি ইনস্টাগ্রাম ফলোয়ার এক্সপোর্ট লেগে সার্চ করব ইনস্টাগ্রাম ফলোয়ার এক্সপোর্ট ওকে আমরা অনেকগুলো পাবো এই যে দেখেন এটা হচ্ছে তিরিশ হাজার আপনারা রিউ দেখবেন ইউজার ইউজ করতেছে বর্তমানে বাজেট কত আছে একটু দেখি আমরা অ্যাড এক্সটেশন এটার ভিতরে নাম ঠিকানা যা আছে এটার থেকে আরও ভালো আসে হ্যান্ডটম মাস্টারও ভালো এটা সেমই একই সমান সমানই কোনো কিছু যায় হয় না ইয়া করে নই আমরা দেখেন অ্যাড করে ফেললাম এবার আমরা দেখি যে আমাদের যে লাখখানি ফলোয়ারের এক্সপোর্ট যদি আমরা করতে চাই তাহলে কত কত খরচ হতে পারে ওকে প্রথমে আমরা আমাদের ছোট প্রোফাইলটা করি দুইটা দিয়ে তো দেখেন এখানে ইনস্টল হয়ে গেছে এবার আমি একটা কাজ করি এখান থেকে আমাদের ইনস্টাগ্রামটা ওপেন করে দেই ওপেন করে আমি এখানে ক্লিক করি আমাদের যে এক্সট্রেকশনটা আছে এর উপরে ক্লিক করি ওকে প্লিজ ট্রাই হ্যান ত্যান ইনস্টাগ্রাম ট্রাই করতে বলতেছে ওকে এই জায়গায় এই জায়গায় আপনারা আসবেন ঠিক আছে আমি দেখেন অ্যাড করে ফেলছি এখানে ইনস্টাগ্রাম অ্যাড করতে বলতেছে দেখি একটা করা যায় কিনা ফেসবুক দিয়ে একটা করে ফেলি আপাতত আরে ভাই আবার ফেসবুক চায় একটা রেড ওকে এখানে আবার ইনস্টাগ্রামের আইডি চাচ্ছে লগ ইন করি আমার ইউজার নেমটা কি জানো ভুলে গেছি এটা হচ্ছে ইউজার নেম একটা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড একটা দিয়ে দিই হয় না হয়ে গেছে তো দেখেন এবার আমার আমার প্রোফাইলটা অ্যাড করে ফেলছি এখানে এবার আমি আমার ইউআরএলটা এখানে পেস্ট করি আমার যে প্রোফাইল থেকে অ্যাডটা করতে হবে আর কি অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে এটা তো আমি বেরই করলাম আর কি আর বের করব যে কোনো একটা ইউজার নেম থাকতে পারে সেটা আমি আগে বের করতে পারবো আমি এখানে পেস্ট করব যে কোনো একটা ইউজার নেম তো করার পরে ওইটা আমি দেখাচ্ছি আগে ধরেন ইয়া করে নিই এটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনি শুধু ইউজার নেমটা দিবেন এটা হচ্ছে আমাদের ইউজার নেম ওকে আমি এক্সপোর্টের এখানে ক্লিক করব ক্লিক করে এবার দেখি এখানে দেখেন ডায়মন্ডের এখানে কত আছে বাজেট কত আমরা পাঁচশো বের করতে পারবো নাকি এক্সপোর্ট পাঁচশো রেকর্ড ওকে আনলিমিটেড করতে গেলে প্রো করতে গেলে কত টাকা লাগবে কিছু বলে না দেখি আপডেট করতে কত লাগে এখন কমি ও এখন কমিয়ে দিছে ঠিক আছে ব্যাপার না এখন কমাই দিছে এগারো ডলার চলে আসে ওইটা মান্থ লাইফ টাইম নেয় ওকে ইয়ারলি দেখেন এখনও একাত্তর ডলার আছে বারো মাসের জন্য ঠিক আছে আর আমার কাছে লাইফ টাইম আছে প্রো একদম দেখেন একাত্তর ডলার এখনও বর্তমানে বাহাত্তর ডলার আছে আর কি আরও বেড আছে এখানে তো ফ্রিতে আপনি পাঁচশো করতে পারবেন আর এটা তার লিমিটেড প্রোফাইল এক্সপোর্ট করতে পারেন কিছু যায় আসে না তো এবার যাই হোক এখান থেকে আমরা এখানে আসি ফলোয়ারগুলো এক্সপোর্ট করি প্রথমে ফ্রিতে আমার ওইটা তো প্রিমিয়াম আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো সমস্যা নাই এখানে আমি ফলোয়ারের উপরে ক্লিক করি এই সফটওয়্যারের উপরে আসে না কেন ভাই আসো ক্লিক করো ওকে এক্সট্রেকশনের উপর ক্লিক করছি এখানে দেখেন বলতেছে ইউজার নেম দিতে ওকে ইউজার নেম আমি ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম এখানে কি বলতেছে ফলোয়ার না ফলোয়িং না প্রোফাইল ওকে অবশ্যই ফলোয়ার আমি গো টু ফলোয়ারে ক্লিক করলাম দেখেন এখানে আমার যখন পেড থাকবে সেম একই সেম সেম একই শুধু আমরা এক্সপোর্ট করব যতক্ষণ টাইম লাগবে এতক্ষণের ভিতরে আমাদের অ্যাকাউন্টটা বের মানে সমস্ত প্রোফাইলগুলো এক্সপোর্ট করে দিবে দেখেন দুইটা টোটাল পেজ হচ্ছে একশো তাল্লিশটা পেস হয়েছে ওকে সময় লাগবে যদিও ফাস্ট করা যাইতে পারতো এটা যদি ফ্রি তো ফাস্ট হবে না একটু আস্তে আস্তে হবে পঁচিশটা পেজ পাঁচটা আর এটা আমি কিন্তু প্রিমিয়ামটা দিয়ে আরও খুব দ্রুত করে ফেলতে পারতাম ওকে আমি দেখি প্রিমিয়াম দিয়ে করে দেখি কত তাড়াতাড়ি করা যায় ওকে কাস্টম এখানে পাঁচ সেকেন্ডের দুই সেকেন্ড লাগে জানো এখানে দেখি সাতচল্লিশ ওকে এটা কি দ্রুত হচ্ছে না আস্তে আস্তে হচ্ছে বুঝতেছেন ওকে ওকে পেস ওকে হয়ে গেছে প্রায় শেষের দিকে এটা কত পাঁচশো চৌত্রিশ দশ চারশো একচল্লিশ চারশো নব্বই পাঁচশো চৌত্রিশ আছে কত পাঁচশো পঁয়ত্রিশ ওকে আর মেবি নাই এখানে সম্পূর্ণ হতে সময় লাগবে একটু দেখি ঘুরতে কতক্ষণ ঘুরে আর কি follower has been follower is sweet sweet to any account about fix to ban Oh. Okay এবার আমি এখান থেকে দিয়ে সেভ করে ফেলি এই কয়টা হইল হইতে থাকুক আমি এখান থেকে ওপেন করে ফেলি এখানে এক্সেলে কিন্তু হয়ে আসতেছে সব কিছু কত হয়েছে দেখেন পাঁচশো পাঁচশো চৌত্রিশ পঁয়ত্রিশটাই কিন্তু হয়ে গেছে এবার ইউজার নেম কোনটা প্রথম থেকে দেখতে হবে ইউজার নেম হচ্ছে এখানে কিন্তু লেখা আছে ইউজার নেম এই যে দেখেন সব কিছু কিন্তু সেম আগের মতোই সেম বের হয়ে গেছে দেখছেন একদম সিম্পল কাজ এগুলো বের করতে হবে এভাবে আপনাদেরকে কাজগুলো করতে হবে আর কি তো এটা হচ্ছে কাজ আশা করে করতে পারবেন এবার আমি রেকর্ডটা স্টপ করব আজকের মতো ক্লাস এখানে শেষ এডিট এডিটিং ওকে এভাবে যত খুশি আপনি করতে পারবেন লিস্টগুলো দিয়ে দেবো সমস্যা নাই লিঙ্কগুলো আর এটা আমি ইয়া করে দিই এটা আমি এখানে চলে যাই